তুমি যুগাইয়া দাও মধুর জিকির যুগাইয়া দাও মধুর জিকির সবাই সবাই তুমি আল্লাহ আল্লাহ আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দোস্ত সবাই কেমন আছেন আশা করি ওনার পালা আছেন সুস্থ আছো যে যেখান তুমি আমার ভিডিওটা দেখরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা তো বন্ধুরা চলো আপনাদের সময় নষ্ট না করিয়া ভিডিওটা শুরু করা যাক যাইবার কাল সঙ্গে করে তারা যে আল্লাহ দুনিয়ায় দুনিয়ার মাঝে ওই যে সৈদা করার লাগি সিরিফ করলে তার কুদরতি ফাওয়ার মাঝে সজ্জা করতে হয় আর কোনো জায়গায় সৈদা বাবার হুকুম আল্লাহ দিছে না আর যদি হুকুম দিয়া তাহলে মা বাবার তল তলে আল্লাহ হুকুম দিল একটা বন্ড হয় এমন একটা জিনিসপত্র যে দেখাইলে আপনারা বুঝতে পারবা যে আজকালকুর ওলা মানে তারা আগে দিয়ে কয়েছেন কোনো শেষ নাই ওলা এমন সিস্টেম করছেন জিকিরোর মাঝে জিকিরোর মাঝে নিয়া মানে তালে তালে তাল মিলাইয়া নিয়ে জিকির দিতাম আল্লাহ রসুলের কোনো হাদিস এবং আল্লাহ কোরআনের মাঝে ইলা কোনো জায়গায় যে হয়েছে না জিকির লাফাইয়া ফাল্লাইয়া জিকির কথায় ওই একটা বন্ধ হয় তারা জিকিরটা চলো হইলে আমরা দেখি আইয়া চলো আগে দিয়ে আরো কিতাবত্র নিয়ে আয় Loud, I'm loud, I'm loud, I'm loud, I'm loud, I'm loud, I'm loud. ও যে সালাম উবাইয়া হুম হুম হুম হুম হুম হুম হুম হুম এর মতো বলি কে তারা আদবার দরবার গিয়া আপনারা তো বুঝলি মানে এগুলো মানে কিটা একটা গান যে বসলো না যে গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বোলা নাথ গাঞ্জার চিরল চিরল ভাত গাঞ্জা খাইলা আর খাইয়া গান দিলা আর মাথা নিল চক্কর আর কইতরা ইত্যাদি জিকির কর আল্লাহর লগে নিয়ে শরিক করে লিতরা খাজাবা পারে আর ওই যে আছে আমরা তো জানি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইল্লাল্লাহ কতক্ষণ জিকির আছে ও যে ইয়া ইয়া ইয়া ইয়া মাথা যারা ইয়া এটা কোনো জিকির নেই এটা কোনো জিকির নেই চলুন আমরা আরো আগে দিয়ে আরো দুজন আলিমে তারা কিতাব হইন জিকির বিষয় নিয়ে তারা আলোচনা করছেন জিকিরটা কিলা করার লাগে এবং কিলা করবার তরিকা কিলা করবার অনুমতি আল্লাহ কোরআনের মাঝে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের কিলা হাদিসের মাঝে হইয়া দিছেন চলো আমরা আরো তারা দুইজন আলিমর বক্তৃতা শুনিয়ে তারা কিলা মানুষের বুঝাইতে চাইছে চলো বিনয়ের সাথে ধীর চিত্তে আস্তে আস্তে চিল্লা ভাল্লা করে নয় কার কথা লাফালাফি করে নয় তাহলে আপনারা কার কথা তাই বুঝাইতে কিলা দিকিটা হলার লাইন তরিকা কিলা কইতরা আপনারা নিশ্চয় নিশ্চয় বুঝরা তো আর তোরা শুনি আগে দি আর আলিমি কিতাব হয় বানানো জিকির আল্লাহ আল্লাহ এটা বানানো জিকির হু হু এটা বানানো জিকির বানানো জিকির করবেন না অনুরোধ করে বলছি আমি কোন দল কুঞ্চন এবং জিকিরটা খরা কিলা এবং কিলা আর গন্ডদর লাগাই ফাল্লাইয়া লাভাইয়া আর তালের লগে তাল মিলাইয়া জিকিরটা পারবা না আমার অনুরোধ রইল অনুরোধ করি বইয়া তোমাদের হাওয়াতে ধরে বইয়া আর শিরিক গুণা পারবা না আল্লাহ লগে মিলানি খারস কারণে মিলাইলে শিরিক হয়ে যায়